মরে গেছি সাথী বেঁচে আছি কি না গো আজ আমি মরে গিয়েছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি আসলে যারা সাথীকে হারাইছে তারাই বোঝে একজন সাথীকে হারানোর যন্ত্রণা আজকে যার জন্য এত সুন্দর একটি আয়োজন বা জান মোশারফ ফকির তাকে অনেক ভক্তরাই হারাইয়ে ফেলেছে আসলে সেদিক থেকেই তার নামের উপর আমার এই বিচ্ছেদ গানখানা ধন্যবাদ বেঁচে আছি কি না সাথী মরে গেছি আমি বেঁচে আছি কি না মরে গেছি ও একবারে এসে দেখে যাও আমি একবারে সে দেখে যাও বন্ধু কত সুখে ছেলে একা কতদিন গত হলো পাই না তোমার দেখা জীবন সাথী ধীরে নিঃসঙ্গ জীব জীবন বেইমান রে বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায় জীবন আমার জীবন সাথী বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যা আমি আকাজ দেওয়ান তোমার পথ চেয়ে আছি গো আমি দুঃখিনী তোমার পথ চেয়ে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি অন্ধ মরে গেছি ও একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি একেবারে সে একেবারে সে একেবারে সে দেখে যাও আমি কত সুখে বিশেষ করে যদি কেউ কাউকে ভালোবাসে ভালোবাসার মানুষটার মুখটা দেখলেই আনন্দে বুকটা ভরে ওঠে তাই না তাই সেখান থেকে একটি বিচ্ছেদ গান আমি রাখি খাটি মুসলমান জোনাইদ বগ্য দাদি বড় পুস্তিগির বিশ্বাস ওই আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস করি বলছেন হে আমার দোস্ত তুমি আর একটি বার দাঁড়াও আমার দুটি নয়ন ভরে দেখতে চাই কারণ তোমাকে যতই দেখি এই দেখার স্বার্থ আমার মিটে না সেদিক থেকে একটি গান একটু দাঁড়াও দাঁড়া ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব দিলের সাথে মিটিয়ে তোমায় দেখবো না করে দে পাগল করে দে আরে দে রকিব দে আমারে পাগল করে দে दिया ना करे दे पस्ता ना करे दे हमारे पागल करे दे तेरे बाबा दे हमारे पागल करे दे अरे तेरे खाजा दे हमारे पागल करे दे ও বাবা শাহিন সায়াজ মিরয়ালি হাজারে প্রেম দিয়া জগৎ ভুলাইলি শাহিন সায়াজ মিরয়ালি হাজার সান প্রেম দিয়া জগৎ ভুলাইলি কত পাগল পার ঘটাতে জিকির করতাছে তোমার কাছে জিকির করতাছে দিও না করে দে রে বাবা দেই আমারে পাগল করে দে আরে দে রে খাঁচা দেই আমারে পাগল করে দে দিয়া না করে দে মস্তানা করে দে দিয়া না করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে এই দে রে বাবা দেই আমারে পাগল করে দে যে কাদের সন্ধে ভক্তরে পাগল করে দে রাজা তোমার নামের তোমার নামের তোমার নামের তোমার নামের তোমার নামের তোহাই দিয়া আরে নিজাম যায় আউলিয়া হইয়া এই কুতুবুদ্দিন ভক্তি করি তোমার দরবারে আমি কুতুবুদ্দিন ভক্তি করি তোমার দরবারে পাগল করে দে পাগল করে দে তেরে বাবা দে আমারে পাগল করে দে আরে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিয়া না করে দে মস্তানা করে দে দিয়া না করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে দে কাজল সাথে আমারে পাগল করে দে তেরে বাজান দে আমারে পাগল করে দে কত মহামণি ঋষি বাবা গো নাম জপ তার দিবানিসি কত মহামণি ঋষি তাদের নাম জপ তার দিবানিসি আরে আমি দাসী পার ঘাটাতে বইরা রইলাম রে দাসী তোর দরবারে পড়ে আসি রে পাগল করে দে তেরে খাজা আরে তেরে খাজা তেরে বাবা দেই আমারে পাগল করে দে আরে তেরে খাজা দেই আমারে পাগল করে দে দিবানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে तेरे बाबा दे हमारे पागल करे दे कादर सन दे हमारे पागल करे दे दिया ना पागल को रे दे तेरे खासा दे हमारे पागल को रे दे बेटा दर्शन दे हमारे पागल को रे दे देवी जनसन दे हमारे पागल को रे दे दिया ना को रे दे हमारे पागल को रे दे दिया ना को रे दे हमारे पागल को रे दे दीवाना रे दे अरे बेटा दर्शन दे भक्त रे पागल को रे दे अरे देवी जनसन दे हमारे पागल को कर दे আরে তেরে গাওজা দেই আমারে পাগল করে দে আরে তেরে খাজা দেই আমারে পাগল করে দে আরে তেরে বাদন দেই আমারে পাগল করে দে আরে তেরে খাজা দে আমারে পাগল করে দে ধন্যবাদ আমার সেই খাজা বাবার কাছে একজন ভক্ততা গেলেন নাম ছিলেন বক্তিয়া তিনি খাজা বাবাকে ডেকে বললেন বলতেছে হুজুর আমার তাই বহুদিনের ইচ্ছা আমি তাই আমার আল্লাহকে আমি দেখতে চাই আমার খাজা বাবা তার কথা শুনে হেসে বলল বাবা তুমি আল্লাহকে দেখতে চাও বক্তিয়া বললেন হ্যাঁ বাজান আমি আল্লাহকে দেখতে চাই তো সেদিক থেকে একটি গান রাখছি আশা করি অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ পীরের বাড়ি ভক্তের কাবা ও বাজান যে কই আছে জিয়ার আর সে ওই আছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ম পীরের বাড়ি ভক্তের কাবা আরে বন্ধু পীরের বাড়ি ভক্তের কাবা